হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও বেবি ডগি কয়েনের আপডেটের উপরে এবং বেবি ডগি কয়েন কি হতে চলেছে কবে হতে চলেছে আপনাদের অনেক প্রশ্ন আছে বেবি ডগি কয়েনের প্রাইস কবে আপ হবে এবং বর্তমান পরিস্থিতি কি আছে বেবি ডগি একটা মিম কয়েন এটাতে রিস্ক কতটুকু সব বিষয় নিয়ে কথা বলবো সাথে থাকবে বেবি ডগির আরও একটা বড় বার্নিংয়ের নিউজ আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি বেবি ডগে লাভার হয়ে থাকেন এবং আপনি যদি চিন্তা করে থাকেন যে বেবি ডগে আপনি কিনবেন তাহলেও এই ভিডিওটা আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট সেই সাথে সাথে আপনাদের কাছে একটা অনুরোধ যদি আপনি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে একটু দেখে আসতে চাইব বেবিডগির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সেখানে আমাদের জন্য বেশ ভালো ভালো কিছু নিউজ আছে আপনারা জানেন বেবিডগির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে প্রতিনিয়ত কিছু ভালো ভালো নিউজ আসছে গ্লোবাল নিউজ যেটা একটা কয়েনের জন্যে খুবই ভালো দিক দেখতে পাচ্ছেন প্রথমত বেবি ডগি এক ভালো ভালো এক্সচেঞ্জে লিস্টেড হচ্ছে ভালো ভালো এক্সচেঞ্জ তাদেরকে লিস্ট করছে সেই সব নিউজে আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে একটা টুইট দেখতে পাচ্ছেন গত এক ঘন্টা আগের যেটা হচ্ছে P to P B to B এই এক্সচেঞ্জটা কিন্তু বেবি ডগিকে অ্যাকসেপ্ট করেছে এই অ্যাকসেপ্টের খবরটা আমরা কিছুদিন আগে পেয়েছিলাম যেটা আজকে সাকসেসফুল হলো এছাড়া ওয়াচার গুরু আপনারা যারা ক্রিপ্টো নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা ওয়াচার গুরু সম্পর্কে জানবেন ওয়াচার গুরু থেকেও বেবি ডগি যে একটা পেমেন্ট গেটওয়ে হতে যাচ্ছে একটা বিভিন্ন জায়গায় পেমেন্ট হিসাবে অ্যাকসেপ্টেবল হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু ওয়াচার গুরু থেকে প্রতিনিয়তই আপডেট দেওয়া হচ্ছে যেটা বেবি ডগির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এসেছে এটা হচ্ছে রিসেন্ট দুটো টুইট দুইটা আমি দেখালাম তাহলে যে কয়েনটা মোটামুটি মার্কেটে কাজ করছে এবং বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টেড হচ্ছে একের পর এক এক্সচেঞ্জগুলো নিশ্চয়ই তাদের কিছু ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া ফিল আপ না হলে কিন্তু তারা কোনো কয়েনকে লিস্টেড করে না প্রত্যেকটা এক্সচেঞ্জের নিজস্ব কিছু ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে যখন কোনো কয়েন বা টোকেন পড়ে তখনই সেগুলোকে লিস্টেড করে তাহলে বেবিডগির পোটেনশিয়াল খুব ভালো এই জন্যে বিভিন্ন এক্সচেঞ্জ আস্তে আস্তে বেবিডগিকে অ্যাকসেপ্ট করছে আর যখন অন্যান্য অনেক বড় বড় এক্সচেঞ্জ অ্যাকসেপ্ট করবে করে ফেলবে তখন কিন্তু বাইন্যান্সেও বেবি ডগি লিস্টেড হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে এবং তারপরেই খুব দ্রুত বাইন্যান্সে বেবি ডগি লিস্টেড হয়ে যাবে আর বেবি ডগি বাইন্যান্সে লিস্টেড হলে কি হতে পারে আপনারা ধারণাই করতে পারছেন যদি বাইন্যান্সে লিস্টেড হওয়ার খবর আসে আশা করা যাচ্ছে কি দুইটা জিরো কিল করে ফেলতে পারবে এটা হচ্ছে আমার চিন্তা আপনাদের চিন্তা কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে বেবি ডগির জন্যে প্রধান যে সমস্যাটা বেবি ডগি কিন্তু বাইন্যান্সে লিস্টেড হওয়ার মতো সকল ক্রাইটেরিয়া প্রায় পূরণ করে ফেলেছে একটা ক্রাইটেরিয়া শুধু এখন বাকি আছে যেটা হচ্ছে বেবি ডগির সাপ্লাই হিউজ যদিও তারা বড় বড় বার্নিং করছে বড় বড় বার্নিং করে তাদের যে টোটাল সাপ্লাই ছিল সেটা থেকে প্রায় ফিফটি পার্সেন্টে এসে দাঁড়িয়েছে কিন্তু এখনও যে সাপ্লাই আছে এই সাপ্লাই নিয়ে বাইন্যান্সের মতো এক্সচেঞ্জে লিস্টেড হওয়া খুব কঠিন তবে এই বার্নিং কিন্তু প্রতিনিয়ত চালু আছে যেহেতু একটা কয়েনের সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে এবং একটা ক্রাইটেরিয়া বাকি আছে এবং আপনারা যদি দেখেন বেবি ডগের কিন্তু ফ্যান ফলোয়ার অনেক বেশি আর এই ফ্যান ফলোয়ার কিন্তু টুইটারে কিন্তু মানুষ অযথা ফলো করে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন one point five million followers Twitter হ্যান্ডেলে বেবিডগির আছে এইরকম সমস্ত সোশ্যাল সাইটে তো সোশ্যাল অ্যাকাউন্টে বেবিডগির অনেক হিউজ হিউজ ফলোয়ার আছে আপনারা যদি বেবিডগির হোল্ডার দেখেন সেখানেও দিন দিন হোল্ডার বাড়ছে এবং প্রচুর পরিমাণে একটা মিম কয়েনের হিসাবে প্রচুর পরিমাণে হোল্ডার কিন্তু সেখানে অলরেডি রয়েছে তাহলে এত পরিমাণ হোল্ডার আর যদি বার্নিংটা চালু রাখতে পারে তবে খুব বেশি দিন লাগবে না বেবি ডগির বাইন্যান্সে লিস্টেড হওয়ার জন্য আর বাইন্যান্সে যদি লিস্টেড হয়ে যায় তাহলে আমাদের জন্য সেটা অনেক বড় একটা সুখবর নিয়ে আসবে বলে আমি মনে করছি আমরা একটু কয়েন মার্কেট ক্যাপে যদি বেবি ডগির বর্তমান অবস্থাটা দেখি দেখতে পাচ্ছেন গত চব্বিশ ঘন্টায় বেবি ডগির price one point five two percent up হয়েছে যেটা আপনারা দেখেছিলেন যে এখানে হয়তো যদি আপনি চেক করে থাকেন চব্বিশ ঘন্টার আগে zero point eight time zero one two এর আশপাশে ছিল প্রাইস এখন zero point eight time zero one one থ্রিতে এসে দাঁড়িয়েছে এই প্রাইসটা আফ হওয়ার পেছনে কারণ হচ্ছে আপনারা দেখেছেন নতুন একটা এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার খবর এসেছে এই খবরের জন্য কিন্তু মূলত বেবিডগের এই প্রাইসটা আফ হয়েছে আপনারা জানেন ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই খারাপ যদিও গত চব্বিশ ঘন্টায় কিছুটা আমরা ভালো দেখতে পেরেছি কিছুটা গ্রিন দেখেছি আমরা ক্রিপ্টো মার্কেট তবে সেটা এখনও সন্তোষজনক কোনো পর্যায়ে যায়নি সেই পর্যায়েও বেবিডগে কিন্তু মোটামুটি কম বেশি হাইপ দেখাচ্ছে এখানে যারা বড় বড় ইনভেস্টর আছে তারা কিন্তু এই ছোট হাইপেই মোটামুটি ভালো প্রফিট বুক করে বের হয়ে যাচ্ছে যাচ্ছে আবার যখন তারা বের হয়ে যাচ্ছে ট্রেডিং ভলিউম কমে যাচ্ছে ফলে কিন্তু প্রাইস ডাউন হয়ে যাচ্ছে তবে এই রকম চলতে থাকবে না মার্কেট আপ হওয়ার সাথে সাথে বেবি ডগিও মোটামুটি তার সবচেয়ে হাই যেটা ছিল zero point eight time zero six পর্যন্ত পৌঁছাতে পারে বেবি ডগির সেরকম পোটেনশিয়াল আছে বর্তমানে বেবি রগির যে ট্রেডিং ভলিউম রয়েছে এখানে আমরা যদি চার্টে একটু দেখি চার্টে দেখতে পাচ্ছেন গত চব্বিশ ঘন্টা আগে চার্ট কিন্তু লাল হয়েছিল বর্তমানে চার্টে গ্রিন সিগনাল দেখা যাচ্ছে এবং মোটামুটি বেবি রগির একটা হাই বজায় রেখেছে এখানে দেখা যাচ্ছে আর আমরা যদি চব্বিশ ঘন্টার ট্রেডিং ভলিউমটা দেখি ট্রেডিং ভলিউম গত চব্বিশ ঘন্টায় four point nine six percent increase হয়েছে যেটা হচ্ছে thirty seven lakhs one thousand one hundred eighty six ডলারের কাছাকাছি এবং মার্কেট ক্যাপ যদি আপনারা দেখেন তাহলে market cap one point seven nine percent increase হয়েছে এবং ফুললি ডিলিটেড মার্কেট ক্যাপ হয়েছে one point seven nine percent increase তাহলে সবই কিন্তু খবর ভালো আছে বর্তমানে তবে এখান থেকে প্রাইস আবার নিচের দিকে আসার সম্ভাবনা আছে আপনারা এখন প্রাইস ডিপে আছে আপনারা চাইলে এখান থেকে কিছু বাই করে রাখতে পারেন খুব কম অ্যামাউন্টের এখান থেকে বাই করে রাখুন কিন্তু সেটা হতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় খুব তাড়াতাড়ি আজকে কালকে এখান থেকে খুব ভালো প্রফিট আসবে না তবে আপনি যদি দীর্ঘমেয়াদী এখানে হোল্ড করতে পারেন তাহলে আপনার জন্য এখান এখান থেকে গোল্ড হতে পারে ক্রিপ্টোতে একটা কথা আছে হোল্ড ইজ গোল্ড তাহলে আপনি যদি হোল্ড করতে পারেন এখান থেকে আপনি নিশ্চিত বেবিডগি থেকে হোল্ড গেইন করতে পারবেন বেবিডগি সেরকম একটা কয়েন এবং তার সেই রকম পোটেনশিয়াল কিন্তু আছে সো আপনি যদি বড় ইনভেস্টর হন বড় অঙ্কের যদি আপনি এখানে ইনভেস্ট করেন তাহলে আপনি ইনভেস্ট করবেন এবং যখনই এটা আপনাকে প্রফিট দেবে আপনি সেল করে প্রফিট বুক করে বের হয়ে যেতে পারেন আবার যখন ডাউনে আসবে তখন আপনি কিনতে পারেন কিন্তু আপনি যদি ছোটো ইনভেস্টর হন দশ ডলার পনেরো ডলার বিশ ডলারের ইনভেস্টর তাহলে আপনাকে এটা কিনে হোল্ড করে রাখতে হবে যখন ভালো প্রাইসে যাবে তখন এটা সেল করে দিতে হবে বর্তমানে প্রাইস অনেক ডাউনে আছে এখান থেকে কিনলে অনেক কয়েন আপনি পাবেন এবং সেটার প্রাইস যখন আপ হবে মোটামুটি এখান থেকে ভালো একটা পরিমাণে লাভ আপনি করতে পারবেন আপনার কি মতামত বেবি ডগি সম্পর্কে সেটা অবশ্যই জানাবেন আর বেবি ডগি সম্পর্কে ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন